আসসালামু আলাইকুম সবাইকে আমি তানভীর একে কিং অফ পলি একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা আসলে রিয়াকশন ভিডিওগুলো রিসেন্টলি অনেক পছন্দ করতেছেন মাসাল্লাহ সেখানে রেসপন্সও খুব ভালো সো আমি ভাবলাম আপনাদের একটা পক্ষ থেকে একটা রিকোয়েস্ট রাখা যায় সো অনেকগুলো মেইল এবং অনেকগুলো মেসেজের গো থ্রু করার পর ফাইনালি আমরা হচ্ছে নহিন সোয়েব ভাইয়ের দেওয়া একটা ভিডিও পেলাম রিসেন্টলি সো সেটার উপরে আমরা একটা রিয়াকশন ভিডিও করবো এই ভিডিও টাইটেলটা হচ্ছে সায়েন্স অফ লাস্ট ডে মানে শেষ জমানার যে নিদর্শনগুলো সেগুলো নিয়ে মিরেকলস অফ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সো এই ভিডিওটা আমরা রিয়াক্ট করতে যেতেছি আপনারা আমার সাথে আজকে অংশগ্রহণ করবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে আর শেয়ার করে দিয়ে আসুন আমরা সবাই মিলে অংশগ্রহণ করে ফেলি সো দেরি না করে যারা দেখতেছেন এখনই লাইক দিয়ে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেওয়া যায় so five four three two one. Start. Ibn Mas'ud said, I said to the Prophet, Does the hour have a knowledge that you can know it by? He said, Na'am, ya ibn Mas'ud. And Muslims have to know these signs. So they recognize them when they see them. And there are many signs. One of the signs, 'Yakun al-wadudu غَيْظًا Children become filled with rage. وأن يكون المطر قيظا. Rain এটা খুবই ট্রু আজকালকার বাচ্চাদের দেখেন খুব রেঞ্জ কিছু সাইন কিন্তু আমাদেরকে ফলো করতেই হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে গেছেন যে জিনিসটার অবশ্যই অবশ্যই ভ্যালু আছে এবং অবশ্যই সেটা সত্যি কথা আপনার বিভিন্ন নিউজে দেখবেন ইদানিং দেখাচ্ছে ব্যাপারটা যে আপনার বিভিন্ন তথ্য যেটা বিজ্ঞান মাত্র আবিষ্কার করতেছে সেগুলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু আমাদের সেই ইসলামের শুরু থেকে বলে গেছে চোদ্দোশো বছর আগে পনেরোশো বছর আগের ঘটনাগুলো এখন ট্রু বাট তারপরও অনেকে আমরা রিয়েলাইজ করতেছি না so one of the sign is বাচ্চারা অনেক বেশি রাগী হবে যেটা এখনকার সময় দেখা যাচ্ছে becomes burning or acidic, acid rain. وأن تفيض الأشرار فيضا You'll see evil people spreading widely يا ابن مسعود إن من علامة الساعة وأشراطها أن يؤتمن الخائن وأن يخون الأمين people will trust treacherous people and they will consider trustworthy people treacherous. Hmm. When you The truthful one will be called a liar and the one telling the, a lie will be called truthful. এটাও একটা ব্যাপার আপনারা দেখতেছেন পাওয়ারের ক্ষেত্রেও সে ব্যাপারটা দেখা যাচ্ছে বাট এখানে এটা আরও স্পষ্ট যে মানুষ হচ্ছে সত্য কথা বলবে তার আমরা মিথ্যাবাদী বলতেছি আর যে মিথ্যা কথা বলছে তার কথাগুলো আমরা সত্য মেনে নিচ্ছি মানে সোশ্যাল মিডিয়ার যুগে জিনিসটা খুবই প্রকট এখন যে কোনো ফেসবুক বা ইউটিউবে এখন যে সে কোনো ডিগ্রি টিগ্রি ছাড়াই বা কোনো রকমের প্রপার নলেজ ছাড়াই সে যখন তখন যেসব মানে মন মতন ফতোয়া টতোয়া দিয়ে মানুষকে আসলে বিভিন্ন জায়গায় ডাইভার্ট করে দিচ্ছে আমি খেয়াল করলাম তো সেই জিনিসগুলো থেকে আমাদের একটু মানে বিরত থাকা উচিত আর অ্যাট দ্য সেম টাইম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগে বলে গেছেন এই জিনিসগুলোই ট্রু হচ্ছে আমরা সামনে দেখি আর কি কী সাইন ব্যাপারগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত বা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে গেছেন These are signs يا ابن مسعود إن من علام الساعة وأشراطها أن تواصل الأطباق وأن تقطع الأرحام This to me is one of the clear prophetic miracles of the Prophet He said, Tuwasal al-atbaq, that the, the dishes will be communicating continuously, and the Prophet used the very word that's used for satellite communications, muwasalat, and people will sever their family ties. In other words, people will stay home and watch television on satellite dish, and they won't go visit their neighbors. প্রতিবেশীর সাথে কথা বলার যেই ট্রেন্ড সেটা অলমোস্ট ক্লোজ টু জিরো আমি দেখতেছি সেই জিনিসটাই ইভেন আমরা একদম স্যাটেলাইট এবং টিভির সাথে এতটা একদম চুম্বকের মতো আটকে গেছি যেটা ছেড়ে ওঠা মোবাইলে স্মার্টফোন ডিভাইসে একটা ভিডিও ছেড়ে ওঠাটা খুবই টাফ আমাদের জন্য ফ্যামিলিকে সময় আমরা দিব ফ্যামিলিকে সময় দেওয়ার সময় নেই শেষ জমা না এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে গেছেন জাস্ট আমরা হুইটনেস করতেছি আর কি দেখতেছি এবং বিলিভ করতেছি This is an amazing hadith to me. يا ابن مسعود من أعلام الساعة وأشراطها أن يسود كل قبيلة منافقوها You will see hypocrites ruling وكل سوق فجارها And you will see the worst people controlling the marketplaces يا ابن مسعود إن من أعلام এটা খুবই আম, প্রকাশ্যেই হচ্ছে যেটা আমরা দেখতেছি হয়তো আমি এখানে নাম না নেওয়া ঠিক হবে বাট যারা হিপোক্রিট বলতে গেলে একদম সোজা বাংলা কথায় আমি মাত্র আপনাকে বললাম এটা হারাম বা এটা খারাপ এগুলো করেন না আমরা এগুলো করি না but on the other hand আমি এটা করতেছি so this is a complete level of hypocrisy আপনি একটা মানুষকে বললেন না করতে কিন্তু আলটিমেটলি আপনি নিজেই এটা করেন সো ওই মানুষগুলোই এখন মোরলেস আমাদের uh, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্ষমতায় আছে এবং তারা এই অনেক কিছু নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ আর এর বাইরে ইকোনমি uh, যারা কন্ট্রোল করতেছে আই রিয়েলি ডোন্ট নো কোন দিকে আমাদের দেশের ইকোনমি ফ্লো করতেছে বাট এগুলোই হওয়ার কথা ছিল এরকম ই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আহ, দেওয়া নিদর্শন ছিল সেগুলোই কিন্তু হচ্ছে guys الساعة وأشراطها أن تزخرف المحاريب وأن تخرب القلوب You will have ornamented mosques but the hearts would be uh, ugly So people praying in the mosque they've done no tazkiyah but the mosque is beautiful কত সুন্দর সুন্দর মসজিদ মানে এখন একটা মসজিদ দিকে তাকানোর মতো একটা প্রাসাদের মতো মনে হয় একটা মসজিদকে তো আপনি যদি সত্যিকার অর্থে মসজিদগুলোতে যে মানুষগুলো নামাজ পড়তে যায় তাদের দিয়ে খেয়াল করে দেখেন তাদের মন কিন্তু কলুষিত মসজিদগুলো খুব সুন্দর কিন্তু মনটা খুবই অপরিচ্ছন্ন একদম ট্রু একটা কথা মানে মসজিদে সবাই নামাজ পড়তে যাচ্ছি বাট কয়জনের মনে আসলে কি আছে সবার মন কি ভালো সবাই যারা নামাজ পড়তে যায় মসজিদে সবাই কি ভালো এটাই একটা বার্নিং কোয়েশ্চেন রয়ে গেলো يا ابن مسعود إن من علام الساعة وأشراطها أن يكون المؤمن في القبيلة أذل من النقد The mu'min will be more humiliated than the ugly goat like nothing يا ابن مسعود إن من علام الساعة وأشراطها এটা আহ, দেখতে খারাপ একটা ছাগলের থেকেও আমাদের যারা বিশ্বাসীরা আছে তারা বেশি অবহেলিত হব এরকমই কঠিন একটা বাস্তব সত্য রাসুল্লাহ সাল্লাহ বলে গেছিলেন সেটা আজকের যুগে কিন্তু পরিষ্কার মানে যারা বেশি ধর্মভীরু বা যারা আসলে যাই না মিমানত আহ্বার সাথে পুরোপুরি নিজের জীবনকে চালানোর চেষ্টা করতেছে তারা কিন্তু সব জায়গায় কম বেশি হয়তো অবহেলিত ইভেন আপনি মাদ্রাসা বা অন্যান্য জায়গায় আমাদের দেখতে পান যে ছেলেমেয়েরা পড়াশোনা করে বের হয় তাদেরকে কেমন একটা সোসাইটির চোখে খুব কটাক্ষ করে দেখা হয় কোনো একটা কারণে মানে ইজ অলরেডি দেয়ার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অলরেডি আমাদেরকে ওয়ার্নিং দিয়ে গেছেন এবং এটাই হচ্ছে أن يكتفي الرجال بالرجال والنساء بالنساء You will see homosexuality and lesbianism widespread এটা নতুন করে কি বলার আছে আপনারা তো সবাই জিনিসটা জানেন যে অনেক জায়গায় এই সমকামিতার যে বিয়ে আহ, বা সমকামিতাকে এতটাই প্রতিষ্ঠিত করা হয়েছে আমাদের <laughs> ও দেশের থেকে জিনিসটা বের করা যাচ্ছে না বরং ক্রমশই বেড়ে যাচ্ছে আর কি আপনি কোনো একটা প্ল্যাটফর্ম বাদ দিতে পারবেন না যেখানে আসলে এগুলো নিয়ে মানুষজন লিবাইলি ক্ষমতা দেওয়ার ব্যাপারে বলতেছে না মানে অ্যালাউ করতেছে সবাই ইনডাইরেক্টলি না করা বা বাধা দেওয়া মানে হচ্ছে এটা চলতেছে চলুক আমার কি যায় আসে বাট কিন্তু আপনার ছেলে বা মেয়ে বা আপনার ভাই বা আপনার বোন যে কোনো সময় যে কোনো দিক থেকে যদি সবের দিকে ডাইভার্টেড হয়ে যায় দেন আপনি এসে বললেন যে আমার কি যায় আসে তাই না সেই সম্বন্ধে আপনি তখন বলতে পারবেন রাসুল্লাহ সাল্লাম অলরেডি আমাদের ওয়ার্নিং দিয়ে গেছেন যারা ভিডিও দেখে বেনিফিটেড হওয়ার চেষ্টা করতেছেন আই হোপ তাদের কাছে কিছুটা হইলেও পরিষ্কার হচ্ছে And he said, you will see Mirka Subyan, young people having massive wealth. Mm. Like the Zuckerberg is a multi-billionaire before he was 30. And you will see Mu'amaratun Nisa. You'll see movements to corrupt the women. এটাও খুব ট্রু যে আপনি দেখতে পারতেছেন অলরেডি দেখতেছি মার্ক বার্ড মানে obviously his a talented person but তারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আই ডোন্ট নো মানে এগুলো আগে থেকে বলা ছিল মানে কী ধরনের সাইন হিসেবে নিব আমি জানি না বাট রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহলে যেগুলো বলছেন সে সবগুলো কিন্তু সত্যি কথাই হয়ে আসতেছে আপনারা একটু ব্রেন খাটান সময় থাকতে একটু খেয়াল করে দেখেন জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই ট্রু মানে এর বাইরে উনি যা যা বলছেন সেগুলোও ট্রু দেখি আমরা একটু علامها أن يعمر خراب الدنيا ويخرب عمرانها or عمرانها. You will see the destruction of civilization. You will see the civilization of, of the destruction of the world. So خراب الدنيا, that will become the, the ta'mir. It's tadmir. يا ابن مسعود إن من علامة الساعة وأشراطها أن تظهر المعازف that musical instruments will be widespread. এটা তো ভাই ট্রু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এত ওয়াইডলি ইউজড এখন কোনো একটা জিনিসের মিউজিক ছাড়া পাওয়াই খুব কঠিন কোনো একটা জায়গায় আপনি দেখবেন মিউজিকের যে যন্ত্রগুলো আছে সেগুলোকে মানুষজন ব্যবহার করা খুব হালাল মনে করতেছে মানে অনেকেই হয়তো আমাদের ভিডিও যারা দেখতেছেন অনেকে গিটার বাজান অনেকে শখ থেকে বাজান গান করেন মিউজিক করেন আমি কাউকে চট করে বাজা দিতে বলতেছি না আমি বলছি একটু খেয়াল করেন মানে জিনিসগুলা না বোঝারই ব্যাপার মানে অনেকে আমরা বুঝা না বোঝার মতো ভান করতেছিলাম অনেকে অ্যালাউ করতেছিলাম অলদো আমি জানতাম যে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে উচিত না আমি বলছি একটু পড়াশোনা করেন একটু জানার চেষ্টা করেন কেন না মানে এই জিনিসগুলো একটু ডিপে যান পড়াশোনাগুলো বা এগুলো আমরা ব্যবহার করতে ভালো লাগে সেটা খুব সেটা ঠিক আছে কিন্তু আপনি তাও একটু ডিপে যান মানে কেন ভালো না কেন বাদ্যযন্ত্রটা হারাম বলা হয়েছে ইসলামে সেটার আনসারটা খোঁজার চেষ্টা করেন আমার মনে আপনারা সেই আনসারটাও পেয়ে যাবেন Musical instruments will be on their heads. How did he know about that? মানে এখন এই কানে যে হেডফোন দিয়ে রাখছে এটা তো অনেকে হয়তো গান শুনেন অনেকে নাসিদ শুনেন অনেকে কোরআন তেলাওয়াত শুনেন অনেকে হয়তো মিউজিক ভিডিও শুনেন ডিপেন্ডস বাট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এটা একটা মিউজিক প্রডিউস করার বা শোনার জন্য যে যন্ত্র সেটাই বলা যায় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু কানে চলে আসছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা আমাদের অনেক আগেই বলে গেছেন এবং আল্লাহ তাদের এগুলো এগুলো একটা বিস্ময় এগুলো একটা বিরাকল এগুলো আসলে অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ারেবল না মানে যে জিনিসগুলো আমরা উইটনেস করতেছি এখন সুহান আল্লাহ That's what it says. I didn't make that up. It says they'll have ma'azif, ala ru'usihim ma'azif. On their heads are musical instruments. would have thought that, who would have known what that meant at the time of our Prophet ﷺ? But now we see it, all these people everywhere. He said, Ashurat, you'll see many uh, police and also al ghammazun, al lammazun, people mocking and making fun. Now look at all the TV shows where they just mock people. يا ابن مسعود إن من علام الساعة وشراطها أن يكثر أولاد الزنا. You will see many children born out of wedlock. In my country now, over 50%. Amazing. অনেক ছেলেমেয়েরা জন্মগ্রহণ করতেছে বিভিন্ন দেশে যাদের বাবা মার আসলে ঠিক নেই এমন শো হোস্ট হচ্ছে যেখানে সে কি ফাদার নাকি ফাদার না মানে ট্রু <sighs> সত্যি কথা এখন আর গায়ে লাগতেছে না হয়তো অনেকের এখন দেখতেছেন বাট গায়ে লাগতেছে না ওই দিন তো আসলেই গায়ে লাগবে না تعرض الفتن على القلوب كالحصير and and the prophet said that the fitan will be shown to the hearts like a, a, a mat عودا عودا it has two lines a horizontal and vertical line this is the tv set this is the this is the set it's a hasir it's a mat and the prophet said the fitan will be shown to the hearts like a mat. Kalhasir. And this is how shaitan is destroying the hearts. এটা কি ট্রু না যে টিভি সেট যেটা আমরা দেখি এটা ফ্ল্যাট শেপের একটা ম্যাটের মতোই দেখতে আলটিমেটলি চোদ্দোশো বছর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এগুলো কীভাবে প্রেডিক্ট করতে পারছেন অবশ্যই he knew he knew everything সামনেও যা হবে সব কিছু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে মেসেজগুলো আকারে আমাদেরকে সলিড দেওয়া আছে বাট আমি আপনি the people who are watching this video আমরা যারা দেখতেছি ইন দিস মোমেন্ট তারা জেনেও হয়তো জানি না by showing them the fitan on these films and on TV over and over again until people just become accustomed to violence. It's a normal thing. They're not shocked by it anymore. قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر You will see people with whips like cow tails يضربون بها الناس They'll hit people with it ونساء كاسيات عاريات Women that were clothed and naked at the same time مائلات They'll sway in their walk مميلات and cause others to incline towards them رؤوسهن كأسنمة البخت এই জিনিসটাও তো ট্রু মানে এখন যদি দেখেন ভায়োলেন্স মানে গেম খেলতে খেলতে অনেক সময় এটা আমাদের মাইন্ডে এমনভাবে সেট হয়ে গেছে যে কাউকে গুলি করে মেরে ফেলাটা টু কমন তাই না নেই এনি গেম রাইট নাও যেগুলো হচ্ছে মোস্ট পপুলার যেখানে শুটিং ইনভলভ আর কি জাস্ট গুলি করে একটা মানুষকে মেরে ফেলাটা হচ্ছে সবচেয়ে common the most easiest thing গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা গুলি করে মেরে ফেলা এটাই হচ্ছে আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন এটাই খুবই নর্মাল আর বাইরে মেয়েদের ড্রেস আপ নিয়ে যে জিনিসটা বলা হয়েছে যে এখন ড্রেস আপের ধরনটা চেঞ্জ হতে হতে এমন একটা রেঞ্জের মধ্যে এসে পড়তেছে যেখানে মেয়েরা কাপড় পরে আছে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে না কাপড় পরে নাই এই বিষয়টা নিয়ে হয়তো আমাদের কোনো বোনরা আরও ভালো বুঝতে পারবেন এই মুহূর্তে যারা দেখতেছেন বা শুনলেন কথাটা নিজেরা একটু রিয়ালাইজ করেন আমি ওই টপিকটা নিয়ে কথা বলার জন্য বেশ একটা নলেজেবল পারসন না স্টিল আমার মনে হয় মেটাফোরটা আপনারা বুঝতে পারছেন এমনভাবে কাপড় পরা যেন কোনো কাপড়ই পরা নেই He said their hair would be like the Bactrian camel's hair. This is not a camel the Arabs had. On, they came from Persia, so they saw them. They knew what they were. These people will not enter paradise. He said, people will drink intoxicants from my ummah and call it by other names, right? They'll have lots of names for it. মানে ইনটক্সিকেন্ট যেগুলোকে আমরা বলি মানে বিভিন্ন রকম মদ মানে এগুলো বিভিন্ন রকম নামকরণ হয়ে গেছে to sound cool and classic মানুষের কাছে মানুষজন এগুলো নাম না জেনে খেয়ে ফেলতেছে আর কি I really don't know why but খেয়ে ফেলতেছে হেয়ার কাট যে মেয়েরা দিচ্ছে সেগুলো আপনারা দেখতে পারেন অনেকেই আহ, ছেলেরাও হয়তো বিভিন্ন স্টেজে মানে মেয়েদের ব্যাপারে স্পেশালি মেনশন করা হয়েছে সেটাও এখন একটা ভিজিবল ব্যাপার اللهم بلغ اللهم بلغ اللهم بلغ সো আমার প্রিয় ভাই বোনেরা আমার মনে হয় আমরা অনেকেই বুঝতে পারলাম the science of the end of the day মানে যেখানে এত আমাদের দুনিয়া শেষের পথেই আছে সো যারা ভিডিওটা দেখলেন অনেকে হয়তো কিছু না কিছু সাইন নিজের মধ্যেও দেখতে পাচ্ছেন নিজের চোখে হয়তো দেখছেন বা নিজের মধ্যেই কোনো না কোনোভাবে চলে আসছে আপনার মনে হচ্ছে আমি বলবো প্লিজ সময় থাকতে একটু টাইম নেন একটু হিসাব কিতাব করেন যে আপনার কী কী সলিউশন করা উচিত কি কি জিনিস আবার নতুন করে একটু থিঙ্ক করা উচিত কারণ এভাবে চলতে থাকলে আপনি কোন দিক থেকে ধ্বংসের পথে চলে আছেন আপনি সঙ্গে নিজেও বুঝতেছেন না আমি এই কথাগুলো আপনাদেরকে কেন বলতেছি আমি নিজেও শোধরানোর চেষ্টা করছি আলসাল্লাহ আমি এখনও চেষ্টা করতেছি প্রতিনিয়ত সেটা চেষ্টা করি যাবো মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আমি আপনাদের সবার জন্য দোয়া করি যাতে এই মুহূর্তে স্ক্রিনের মাধ্যমে যারা এই ভিডিওটা দেখতেছেন একটু রিমাইন্ডার নেন একটু একটু মনে করেন একটু নিজেদেরকে স্মরণ করান যে এই সাইনগুলো আপনাদের মধ্যেই হয়তো আছে মানে হয়তো আংশিক পুরোপুরি অথবা একটা সেমি লেভেলে আছেন যেই লেভেলেই থাকেন না কেন আমার একটা রিকোয়েস্ট হচ্ছে প্লিজ ফিরে আসেন মানে there are ways to solve this আপনার লজ্জা লাগলে আপনার খারাপ লাগলে আপনি ইমিডিয়েটলি কারোর সাথে কথা না বলতে পারলে নিজে একটু স্টাডি করেন দেন একজন শেখ বা স্কলার বা একজন মুফতি আলেম থেকে একটু জানার ট্রাই করেন বিষয়টা কীভাবে সলিউশনে আসা যায় কনফিউজড হবেন না এগেন বলতেছি কনফিউজ হবেন না কনফিউজ হলেই কোরআন এবং সুন্দর আলোকে যাওয়ার চেষ্টা করবেন always try to go back to রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং ইস টিচিংস অ্যান্ড কোরআন মানে এই দুইটা বাইরে গিয়ে কিছু করতে যাবেন না এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ আমি মনে করি ফর আফটার লাইফ এই লাইফে না হলেও ফর আফটার লাইফ এটা আপনার অনেক কাজে আসতেছে আপনি দুনিয়াতে হয়তো একটু আনস্মার্ট বলবে লোকজন এমন কিছু করার জন্য বা এমন কিছুটা সেরে আসার জন্য আপনাকে অনেক কথা শুনতে হবে আপনি যে ইন্ডাস্ট্রিতে বা যে ফিল্ডে আছেন সেই জিনিসগুলো থেকে অনেক ধরনের মন্তব্য আপনাকে শুনতে হবে আর আমি রিকোয়েস্ট করতেছি টেক এ পজিটিভ স্টেপ এটাতে মাশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না বরং আল্লাহ তালা আপনাকে বিভিন্নভাবে ব্যবস্থা করে দেবেন এমন যদি হয় আপনার রিজিকে এরকম কোনো একটা কাজ থেকে আসতেছে সেখান থেকে আপনি সরে আসেন ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছাই আপনার খুব সুন্দর একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে এবং যেখান থেকে যে রিজিক আসবে সেটা মানে অন্যরকম একটা বরকত দান করবে আপনার লাইফে মানে আপনি অন্যরকম একটা রহমত পাবেন ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় যদি আপনার সেই সুযোগটা করে দেয় আল্লাহ তালা আমি রিকোয়েস্ট করবো সবাই একটা বার ভিডিওটা বুঝেন আরেকবার দরকার হলে দেখেন আর ভিডিওটা কাইন্ডলি লাইক দিয়ে শেয়ার করে দেন এই সাপোর্টটা আমাদের অনেক প্রয়োজন আর নেক্সট কোন ভিডিও নিয়ে কী রিয়াকশন ভিডিও দেওয়া যায় সেই জিনিস অবশ্যই আমাকে জানাতে পারেন in the comment section must জানাবেন কমেন্ট সেকশনে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো কোন জিনিসটা আপনাকে একটু একটু নাড়া দিল সেই বেশি ইনশাল্লাহ আমরা আবার নেক্সট ভিডিওতে আসবো নেক্সট কোনো রিয়েকশন ভিডিও নিয়ে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন oh, oh by the way child reaction ভিডিওগুলো আমাকে ইমেলও করতে পারেন ইমেল অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ফলো করতে পারেন টিল দেন এভরিওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ